এ পৃথিবী স্বার্থে ভরা কারে মন দিবি রে তুই ধরনীতে প্রেমের দাম দরকার রে দিবি নিকোটিনের ছাইগুলো আজ আবেগের প্রতীক আমার নিকোটিনের ছাইগুলো আজ আবেগের প্রতীক মধুর নেশা গাজার টানে ভালোবাসার টাই মানে মদের নেশা গাজার টানে ভালোবাসার টাই মানে এ পৃথিবী স্বার্থে ভরা কারে মন দিবি রে তুই এ ধরনের স্বার্থে ভরা কারে মন দিবি নিকোটিনের ছাইগুলো আজ আবেগের প্রতীক আমার নিকোটিনের ছাইগুলো আজ আবেগের প্রতীক বুকের ব্যথা ধোয়ায় রে দুঃখ কথা রাখি আমি আজ নষ্ট গায়ে প্রেম কলঙ্কের কালি আমি আজ নষ্ট গায়ে প্রেম কলঙ্কের কালি বুকের ব্যথা ধোয়ায় রে দুঃখ কথা রাখি আমি আজ নষ্ট গায়ে প্রেম কলঙ্কের কালি কেউ তো দেখে না আমার ভেতর পুরে খর কজন দেখে অন্তরের দা কজন আপন হয় রে কজন দেখে অন্তরের দা কজন আপন হয় নেশা যদি হয় রে মরণ হবি তুই কারণ রে নেশা যদি হয় রে মরণ হবি তুই কারণ নেশা নেশা কইরা কবে হয় জানো মরণ আমার নেশা নেশা কইরা কবে হয় জানো সে যে আমার ছাইরা গেলি নিলি না খবর নিজের হাতে দিয়ে গেলি ভালোবাসার কবর নিজের হাতে দিয়ে গেলি ভালোবাসার কবর সে যে আমার ছাইরা গেলি নিলি না খবর নিজের হাতে দিয়ে গেলি ভালোবাসার কবর নেশার রাজে রাজায় আমি নারে আমার রানী গানে গানে শুনিয়ে যাই বিরহের বাণী গানে গানে শুনিয়ে যাই বিরহের বাণী হৃদয় করে তোর দহনে সহে না বারুণ্য রে হৃদয় করে তোর দহনে সহে না বারুণ্য নেশা নেশা কইরা কবে হয় যেন মরণ আমার নেশা নেশা কইরা কবে হয় যেন মরণ কষ্টে ভরা জীবন আমার সুখের দেখা নাই আধার আর ভাল লাগে না আলোর দেখা চাই আমি আধার আর ভাল লাগে না আলোর দেখা চাই কষ্টে ভরা জীবন আমার সুখের দেখা নাই আধার আর ভাল লাগে না আলোর দেখা চাই আবে ঘুরাই গাজার টানে জীবনের নেশায় দুঃখ কাটে দুনিয়াতে যত নেশা হয় সব নেশাতে মরণ রে দুনিয়াতে যত নেশা হয় সব নেশাতে মরণ নেশায় যদি হয় রে মরণ হবি তুই কারণ রে নেশা যদি হয় রে মরণ হবি তুই কারণ নেশা নেশা কইরা কবে হয় যেন মরণ আমার নেশা নেশা কইরা কবে হয় যেন মরণ মদের নেশা গাজার টানে ভালোবাসার এটাই মানে মদের নেশা গাজার টানে ভালোবাসার এটাই মানে এ কেমন ভালোবাসা বাচ্চার আশা নাই রে কেমন ভালোবাসা বাচ্চার আশা নাই নিকটিনে